হ্যাঁ, আমি দান দেবো ও হ্যাঁ। ভাব নাই ডিম আচ্ছা, ডিম ডিম ডিম ডিমের মধ্যে

মেলা গুলি নিছে মেলা রকম কাহিনী আছে জায়গা এই কত দাম বেশি রে আছে ডিম তো কমারা আরে আছে Aslında amacı muhafaza yapmak değil. Hayır, hayır, hayır. Değil mi?

এটার মধ্যে তুলেন এগুলো তুলে এটার মধ্যে রেখে দেন আরে ওই অবস্থায় নেন না কেন সাজানো অবস্থায় রাখুন না কেন হবে না উপরে উপরে